তিনি কৃষ্ণ কথা করবেন এবং আমাদের এখানে কৃষ্ণ কথা হয়ে গেলে আপনারা এখানে ওয়েট করবেন আরো সাফারি ভক্তরা এখানে আসবেন মঞ্চ উপস্থিত হবে হরে কৃষ্ণ You can understand English? Yes. <laughs> আপনারা কি ইংরেজি বুঝতে পারবেন How many of you are initiated? তা আপনারা কতজন এখানে দীক্ষিত হাত তুলুন তো Not many. How many of you chant on Japa? কতজন আপনারা হরি নাম করেন হাত তুলুন কত মালা আর রোজ Very good. You can see we are from many countries. I, I am from the UK, and we have Africa, we have Russia, we have South America. তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমি নিজে ইংল্যান্ড থেকে এবং অন্য মহারাজরা আফ্রিকা থেকে এবং রাশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে So you can see this Krishna consciousness, this is the whole, it's everywhere, the whole world. তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কৃষ্ণ ভাবনা অমৃত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আসে তো আপনারা আপনারা হচ্ছেন স্থানীয় বাসিন্দা এটা হচ্ছে আপনাদের সংস্কৃতি আপনারা গৌরমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করেছেন এবং গড়ে উঠেছেন so you are very fortunate you have a very special part তো আপনাদের এই জন্ম খুবই বিশেষ এবং আপনারা খুব ভাগ্যবান তো শিল প্রভুপাদ মাই মাই দীক্ষা গুরু he said, problem is Indian people, they're moving away. তো শিল প্রভুপাদ আমার দীক্ষা গুরু তিনি বলছেন যে প্রধান সমস্যা হচ্ছে যে ভারতবাসীরা তারা দূরে সরে যাচ্ছে He said, you Westerners, Africans and whites, you people, you're coming, but you're far away. You're coming slowly. তো প্রভাত বলছেন যে আরে তোমরা পাশ্চাত্য দেশের লোকেরা তোমরা দূরে ছিলে কিন্তু তোমরা কাছে আসছো আর যারা ভারতীয় তারা দূরে সরে যাচ্ছে But you people, Bengali people, very easy for you to become Krishna conscious. আরে আপনারা বাঙালি আছেন তো বাঙালিদের জন্য কৃষ্ণ ভাবনাময় হওয়া কত সহজ প্রভু বেঙ্গলি সিং জন্মি জন্মি সবি only the fortunate person. gets Krishna, gets the Guru and Krishna. Everyone gets mother and father. Mata and Pita, everybody's got. pita পিতা fortunate one gets guru and Krishna তো পিতা মাতা সবাই পায় কিন্তু গুরু এবং কৃষ্ণকে খুব ভাগ্যবান ভাগবতীরা লাভ করে So Srila Prabhupada brought this Krishna consciousness movement to all of you. তো শিল প্রভুপাল এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আপনাদের সবার কাছে নিয়ে এসছেন এটা হচ্ছে আপনাদের নিজেদের সংস্কৃতি আমরা বেঙ্গলি ভজন গাই আমরা বেঙ্গলি প্রসাদ পাই বেঙ্গলি সুইটস আমরা আমাদের বাঙালি মিষ্টি ভালো লাগে And we dance and chant like the Bengalis. আর আমরা বাঙালিদের মতো নৃত্য কীর্তন করি হরি So we're very happy to see all of you here. তো আমরা সেজন্য খুব খুশি আপনাদেরকে এখানে পেয়ে we'll try to come and see you more. তো আমরা আরো এখানে আসার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব Will that be good? You'd like us to come more? তো আপনারা কি চান আমরা বারবার এখানে আসি? Okay. Hare Krishna, Hare Krishna.